ভাই সাইনবোর্ডের উপরে ওরে দুটো আরে একটার সাথে একটা ফ্রে গিয়েছি ও এ এরা কি ছেলে আর মেয়ে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই বিশ হাজার টাকারেরও বেশি এক্সেসরিসের একটা গিভের ব্যাপারে এই এক্সেসরিসের মধ্যে থাকবে এডিফেয়ার পি টু নাইনটি ফাইভের এয়ারফোনগুলো যেগুলোর প্রাইস সাড়ে আঠারোশো থেকে দুই হাজারের মতো এবং বাসুসের বিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্কগুলো যেগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার মতো পাওয়ার ব্যাঙ্ক ছয়টা এবং এয়ারফোন ছয়টা মানে টোটাল বারোটা এক্সারসাইজ গিভ করতে আছি এবং টোটাল মিলিয়ে প্রাইস পড়া হচ্ছে বিশ হাজার টাকারও বেশি এক্সেসরিজের গিভওয়ে বুঝতেছো গাইস এই গিভওয়েটা হতে আছে এই মাস মানে জুন মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ মাত্র দুই দিনের মধ্যে এবং এই গিভওয়েটা কাস্টম রুম এবং কমেন্ট সেকশন দুইটার মাধ্যমেই করে ফেলা হবে অনেক ইজি গিভওয়ে কেউ মিস করো না এই পুরো গিভওয়েটা আমরা করতে আছি লাইভ স্ট্রিমে থাকা অবস্থা লাইভ স্ট্রিম আমরা করে থাকি ভুইয়া অ্যাপে ভুইয়া অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যেতে পারো অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করতে পারো ডাউনলোড করে ওপেন করে সার্চে লেখো মিস্টার ট্রিপোলার তাহলে যে আমার আইডিটা পেয়ে যাবে এবং সাথে সাথে ফলো করে ফেলো তাহলেই আমি যখনই লাইভে যাই না কেন তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এছাড়া আমাদের একটা ফিক্স টাইম রয়েছে আমরা প্রতিদিন সকাল নয়টার দিকে লাইভ স্ট্রিম করে থাকি তেমনই আমরা জুন মাসের পাঁচ এবং ছয় তারিখেও সকাল নয়টার দিকে আসবো লাইভ স্ট্রিমে এবং এই পুরো গিভওয়েটা করে ফেলবো গাইস মাত্র দুই দিনের গিভওয়ে তাও আবার বিশ হাজার টাকারেরও বেশি এক্সেসরি আবার এত ভালো মানের অ্যাক্সেসরিজ আর অন্য দিক দিয়ে একদিক দিয়ে তোমরা যদি কাস্টম রুমে জয়েন করতে না পাও তাও মাত্র কমেন্ট সেকশনের মাধ্যমে সিম্পল একটা কমেন্ট করেই তোমরা জিতে যেতে পারো এত সহজ গিভওয়ে গাইস কেউ মিস করো না সবাই চলে আসো আমাদের গিভওয়ে হবে আমাদের খেলা হবে এছাড়া অনেক অনেক মজা হবে একজনও মিস করো না তো এই ছিল আমাদের গিভওয়ের ব্যাপারটা শুরু করে ফেলি আজকের video Hey yo, what's up guys? It's Mr. Sri Polar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইস আমি বলেছিলাম না আমাদের নতুন বারো ক্যারেক্টার আসার পর যে এই ক্যারেক্টারটা আমাদের ডাবল স্নাইপার ডাবল স্নাইপার না ডাবল এম এইট টুবি প্লেয়ারদের জন্য স্পেশালি বানানো হয়েছে এইটা ইউজ করলে একটু বেনিফিট বেশি পাওয়া যাবে আর এটাও তোমাদেরকে বলেছিলাম ওই ক্যারেক্টার আসার পরে যে আমি খুব শীঘ্রই একটা গেম প্লে নিয়ে আসবো এই মারো ক্যারেক্টার সহ ডাবল এম এইট টুবি এর একটা গেম প্লে অ্যান্ড ফাইনালি সেটা নিয়ে এসেছি সোলো ভার্সেস ডিওতে ডাবল এম এইট টুবি দিয়ে খেলে ফেলেছি পুরোটা র্যাঙ্ক ম্যাচের সাথে ছিল মারো ক্যারেক্টারটা আর ট্রেলারে তো দেখেই ফেললে এনিমিরা সাইনবোর্ডের উপরে যা যা শুরু করে ফেলেছিল না গাইস একটা মুহূর্ত মিস করো না তো without wasting any more time let's start our today's video ইউটিউবের পাওয়ার একটু কমিয়ে দিয়েছে এর জন্য তেমন ও এ পেয়ে গিয়েছি রে একটা পেয়ে গিয়েছি লেটস গো আগে যখন এম টুবির পাওয়ারটা একটু বেশি ছিল লাইক গ্লুওয়ালার পিছনে সমান ড্যামেজ দিত ওই টাইমে ব্লু জোন একটা এমন ছিল না যে ফাঁকা প্রত্যেক ব্লু জোনে এনিমি আসবেই ব্লু জোনে যে আমাদের এম টুবি চ্যালেঞ্জ করার থেকে ভালো থাকতো তখন যে টোকেন জমা তারপর যে আমাদের এমন নিয়ে তারপর সব থেকে কিনে তারপর এম টুবি চ্যালেঞ্জ করো মানে বারোটা বেজে যেত আমাদের ভাই যাই বলো না কেন এখন আরামসে একটু লুট টুট করে নেই আরেকটা স্নাইপার পাই মানে আরেকটা এম টুবি তারপর পরে যে আমরা আবারও লঞ্চ প্যাড দিয়ে উঠতে উঠতে পাঙ্খা গজাইছি কি এমনি নাকি বলে <laughs> উঠতে ওয়ে ধরো ধরো ধরো শব্দ পাইলাম না তো শব্দ নেই তো ভুল পেয়েছি মনে হয় ই আছে আরে আরে ভাই এনিমি এসে পড়ছে বলেছিলাম চান্দু দেখে ফেলছে কভার নিতেছে তুমি যেহেতু দেখেছো চান্দু আমি এখানে নাই আপাতত আমি উপরের দিকে চলে যাই ডিস্টেন্স বজায় রাখি মাত্র একটাই স্নাইপার রয়েছে আমার কাছে ভাই মরতে যাচ্ছি না বুঝলু কোন দিকে রয়েছে কে এটাই তো বুঝতেছি না ও আচ্ছা এখানে দুটো টিম এসে পড়ছে চলো দুই সেকেন্ড আগে পুরো এরিয়া একেবারে ফাঁকা ছিল আরে ইয়ার এই চন্দুকে কি মারতে পারবো না উপরে কাকে দেখলাম এই এই রে ভাই কানের ঘর দিয়ে গেল মনে হলো দূর এটার গায়ে কিভাবে লাগলো না রিল্যাক্সে খেলা লাগবে এই তো এই চান্দকে যদি টুকা বাবা লাগা গিয়েছে রে ভাই কি টুয়াটা লাগলো ভাই এই জিনিসটা ভাই যখন টুয়াটা লাগে না ধরো ধরো ধরো এই এটা এটাই মনে হয় লাস্ট নাকি ই আরে ডিগ বাজি খেয়ে গেছে একটা তারপর হচ্ছে আরেকটা আরে দূর আরে ভাই শুধু শুধু টুয়াটা খেয়ে ফেলা ভাই আমার স্নাইপিং এর বারোটা বেজে রয়েছে হাজার বার রিলোড গ্লুয়াল যেহেতু রয়েছে এনিমিও তখন থাকবে এখন এই তো পেয়েছি রে এটাকেও যদি মাথার ভিতর একটা সিম্পল টোকা যদি মেটা আরে বেচারা বেচারা লুট করার জন্য গিয়েছিল এত শখ টক করে তোমার টিমমেট কই এটা বলো ওর টিমমেটকে তো অলরেডি আমার লোকেশনের ব্যাপারে জানিয়েও দিয়েছে কিন্তু ওর টিমমেট অনেক আশা টাশা করে আসবে গ্লুয়াল দিয়ে সেভ করার চেষ্টা করবে কিন্তু আমার কাছে রয়েছে ডাবল লেভেল টুবি এখন দেখি কি করা চন্দু এবার তো আর কিছু করা সম্ভব হবে না তোমার দ্বারা কই রে এতক্ষণ লাগাচ্ছে কেন ওর টিমমেট মনে অলরেডি দৌড় মেরেও দিয়েছে ওকে হিল করার জন্য নাকি এই চান্দুকে মেরে ফেলবো নাকি একটু দূরে যাই তারপর যে রিল্যাক্সে ভাই শুধু শুধু এত করতেছে ব্রো এ না একটা গুলি লাগে কেন একটা অ্যান্ড দুটো ও জাগা ভাই বারোটা ভাই একটু বেশি হুট করে এসে পড়ছিল আমার একটা গুলিও লাগতেছিল না এই একটা সমস্যা যদি হালকা একটু নার্ভাস হই না ভাই বিশ্বাস করে মুখে ঠিক তারপর যে পচিনা কিন্তু জিপ লাইনটা ধরা যাবে না আমাদের এম এ টু বি এ রে কিরে আরে ওইখান থেকে তো আসলাম তোমরা ছিলে কই ওকে কোনো সমস্যা নেই ভাই ড্যামেজ তো ভালো দিয়েছে এসকেএস অথবা কি ওটাকে কি বলে উডপিকার নাকি দাঁড়াও গাইস এখান থেকে যদি ও লেগেছে এইম এইম লেগেছে আরেকটা আরেকটা ভাই মাঝে মাঝে এত পারফেক্ট এইম থাকে কোনো টাইপে আটকা আটকে নাই জাস্ট দুপদাপ করে মারতে থাকো আর মাঝে মাঝে যেভাবে আটকায় এই চান্দ টিমমেট আসার আগে তাড়াতাড়ি করে ওকে ধরা লাগবে এখান থেকে এম পাইতেছি না রে হিল করে ফেলে পরে একেবারে মেট মেটকিটও মেরে ফেলে এই আর টিমমেট এসে পড়ছে এই ফাঁকা দিয়ে যদি একটা টোক্কা মারতে আরে রে একটা কাতে টেড হয়ে গিয়েছে রে আরে ভাই আর দুটো কিল এসে পড়েছে M eight two B rocks ভাই আর আমাদের নতুন মারকে দোয়া করতেছে এই খালি মাঠের এক পাশ থেকে আরেক পাশে যেন একটা হলেও টিম যায় দুইটা এম টুবি রয়েছে আমার কাছে আর কি দোয়া করবো ভাই ফ্রি কিল পেয়ে একেবারে আর পিছনে দেখো আবার এয়ারড্রপ ফলাইতেছে আগে দেখে নেই পাশে কেউ রয়েছে নাকি নাই তো পিছনে এয়ারড্রপ ফলাইতেছে এটা কি এল না ওই দিক থেকেই তো এসেছিলাম মারলো না কেন এ ওয়েট সাইনবোর্ডের উপরে ওরে দুটো সাথে একটা ফ্রি রে বাবা পেয়ে গিয়েছি ও কি ছেলে আর মেয়ে ওরা একটা ছেলে আর একটা মেয়ে চাঁদু সাইনবোর্ডের উপরে সুখের সংসার শুরু করে দিয়েছে রে ভাই কে শুরু করছে এরা দেখো না ও ভাই রে দুটো কি বুঝে নামছে ষোলো ভার্সেস ডুব সাইনবোর্ডের উপরও দুটো কিছু ধরা লুটা করা ফেলাচ্ছে দেখছো নি একটার সাথে আরেকটা কিল পুরোপুরি ফ্রি কিন্তু না ভাই কিলটা করবো না বাই বাই চান্দু ভালো থাকো সুখে থাকো একেবারে শান্তিতে থাকো চান্দু কি সুন্দর দুটো মিলে কি সুন্দর এখানে চুপচাপ করে পৌঁছে এয়ারড্রপ হচ্ছে পিকারটাই উঠলো না কেন ওইটারও সেফ ছিল না গাইজ এদেরকে পেলে মেরো না এক থেকে দুইটা কিল মিস হলে তোমাদের তো এমন কিছুই যায় আসে না এদের মনে করো হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকে অথবা মনে করো র্যামের প্রবলেম থাকে তো একটু ইগনোর করা করার চেষ্টা করো ম্যান ওদেরও ইচ্ছা করা র্যাঙ্ক ট্যাঙ্ক পুজ করতে প্লিজ ইয়ার এরকম পেলে অবশ্যই ইগনোর করার চেষ্টা করো এই দেখো এনিমি পেয়েও গিয়েছে দেখছো নি ধরো এটাকে যদি একটা ঠুয়া মারতে পারতাম আরে মাথার খুলির মধ্যেই তো মারলাম ভাই ঠুয়া লাগলো না কেন কেন আমি তো ডাউন করবোই তোমাকে যে কয়টা গ্লুয়ালি মারো না কেন না না এ এ ধরো আবার কোনো অন করে তো ওরে এইটা হচ্ছে ভাগ্য ওই দিক দিয়ে দুটো চারবার কিন্তু সামনে যে আরো চারটা পেয়ে যাবে এর জন্য এখান থেকে যাচ্ছি না নেক্সট জোনটা কই পড়া সেটা দেখে তারপর এখান থেকে বেরোবো এমনি তো এয়ারশিপ থেকে বড় সড়ো লেভেলের একটা ড্রপ পড়েছে ইতু ওরে শিকারের ফাঁদে শিকার পড়ে গেছে